namanya cinta tukai jana Agar tukai jana Isigar tukai jana Abadullah namanya cinta tukai jana Mone jidokhane Api tanah-tanah Abadullah gana Agar bual jana ದಿನ ತಿಂಗಿ ಗಿಲ್ಲಿ ತುಳು ಕುಲು ಕುಲು ತಾನ Gracias. আমাদুলার গানার আইজন ভুবন জানা রাতি গিয়ে দুলো গুলো গুলো গানা छाता तू जाना मोने गे खाने आंखे तारा ताना आमाटू लगाना रे आयोनी बुआल जाना Dikasih gigi dulu mukul mukul kan Amatullah చూడు బొగ్గులు బొగ్గులుగా అమ్మ అదుల దారి